আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি প্রথম প্রশ্ন হলো স্বামী স্ত্রী পরস্পর রাগ করে কতদিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে দ্বিতীয় প্রশ্ন হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এ কথাটা কতটুকু সত্য তিন নম্বর প্রশ্ন হলো স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি না তো এই তিনটা প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ তো প্রথম প্রশ্ন ছিল স্বামী স্ত্রী যদি পরস্পর রাগ করে কথা বন্ধ করে দেয় তাহলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবে ইসলামী শরিয়া এ বিষয়ে কি বলে তো আমরা যদি রাসুলে করিম সাল্লাহ আলহি সহি হাদিস দেখি আমরা দেখতে পাই সহি বুখারি মুসলিম থেকে শুরু করে গ্রহণযোগ্য সবগুলো হাদিসের কিতাবেই স্বামী স্ত্রীর মহাব্বতের কথা একজন ইমানদার আরেকজন ইমানদারের মহাব্বতের কথা আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা একাধিকবার বলা হয়েছে সেই হাদিসগুলোতে আমরা দেখতে পাই আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কোনো ইমানদার অপর ইমানদারের উপর যদি রাগ করে তাহলে সর্বোচ্চ তিন দিন তার বেশি রাগ ধরে রাখা জায়েজ নেই একজন ইমানদার ব্যক্তি অপর ইমানদারের উপর যদি কোনো কারণে রাগ হয় গোসা করে কথা বন্ধ করে দেয় তাহলে সর্বোচ্চ তিন দিনের বেশি তাদের এই রাগ ধরে রাখা জায়জ নেই সর্বোচ্চ তিন দিনের বেশি তারা কথা বন্ধ করে থাকবে এটা জায়েজ নেই অপর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন যদি আরেকজনের উপর রাগ হয় হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই ভাই হতে পারে ভাই বোন একজন যদি আর একজনের উপর রাগ হয় তাহলে যে ব্যক্তি সর্বপ্রথম অপর ব্যক্তির কাছে গিয়ে বলে আসসালাম আলাইকুম আল্লাহ রব্বুল আলমিন ওই সালাম দেনে আলা ব্যক্তিকে বেশি ভালোবাসেন যেই ব্যক্তি রাগ করে বসে আছে তার চাইতে যে ব্যক্তি রাগ ভাঙানোর জন্য আগে সালাম দিল ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন বেশি ভালোবাসেন তার তুলনায় এজন্য রাগ ধরে রাখা কখনোই জায়েজ নেই ইসলামী শরীয় একজন ইমানদার অপর ইমানদারের একজন স্বামী স্ত্রী ভাই বোন পরস্পর রাগ করবে বিভিন্ন কারণে রাগ হতেই পারে এটা স্বাভাবিক তবে এই রাগটা ধরে রাখা দীর্ঘদিন কথা বন্ধ করা একজন আরেকজনের থেকে অনেক দূরে চলে যাওয়া অর্থাৎ রাগ করার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা ইসলামী শরীয় সমর্থন করে না এটা জায়েজ বলে না এটা সম্পূর্ণ হারাম একটি কাজ গর্হিত একটি কাজ আমরা অবশ্যই ইমানদার হিসেবে এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই আপনারা যারা মক্তবে পড়েছেন ছোটবেলায় নুরানি বইয়ের মধ্যে একটা হাদিস পাবেন বা আপনারা পড়েছেন হাদিসটা হলো খলুল জান্নাতা কতিয়া যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না খলুল জান্নাতা কতিয়া যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না ভালো করে মনে রাখবেন আল্লাহ রাসুলসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন আমি যে হাদিসের অংশটুকু বললাম বুখারি মুসলিমের হাদিস এটা নুনানি বইয়ের মধ্যে আপনারা ছোটোবেলায় পড়েছেন আমরা ছোটোবেলায়ও পড়েছি আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন লাদুল জান্নাতা কাতিয়া যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই জন্য খুব সাবধান সম্পর্ক ছিন্ন প্রথমে হয় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী পরস্পরে রাগ করে যদি কথা বন্ধ করে দেয় তাহলে পারিবারিকভাবে অনেক বড় সমস্যার তৈরি হতে পারে স্বামী মনে মনে ভাবতে পারে যে স্ত্রী আমার কাছে এসে মাপ চাবে তখন সব ঠিক হয়ে যাবে আবার স্ত্রীও একই কথা মনে মনে ভাবতে পারে যে স্বামী আমার কাছে এসে মাপ চাবে তখন আমি মাপ করে দেব আবার সম্পর্ক আগের মতো হয়ে যাবে কিন্তু তারা উভয় উভয়ের জায়গায় অটুট থাকলো কেউ কারো কাছে গিয়ে ছোট হলো না তখন দেখা যাচ্ছে যে পারিবারিক যে সম্পর্ক দাম্পত্য যে সম্পর্ক সে সম্পর্ক আস্তে আস্তে আরও বেশি নষ্ট হবে আর এ কারণেই পরকীয়ার সৃষ্টি হয় স্বামী যখন মনে মনে ভাবতেছে তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল স্ত্রী আমার কাছে এসে একটা কথাও বলল না আমার কাছে একটু মাপও চাইল না তার মনে হয় স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে এইভাবেই কিন্তু পরকীয়ার সৃষ্টি হয় আবার স্ত্রী একই কথা মনে মনে ভাবতে পারে যে তিন দিন চার দিন হয়ে গেল স্বামী আমার কাছে আসলো না একটু কথা বলল না একটু মাপ চাইল না তার মনে হয় ওই স্বামী আমাকে আর প্রয়োজন মনে করে না তার মনে হয় আলাদা একটা সম্পর্ক আছে তো এইভাবে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয় অনেক সময় দেখা যায় এই ভুল বুঝাবুঝির কারণে এই সম্পর্কটা দাম্পত্য সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় আবার পরকীয়ার সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তো এজন্য ইসলামী নির্দেশকে যদি আমরা অমান্য করি তাহলে অবশ্যই এর মাসুল অবশ্যই এর খেসারত আমাদেরকে দিতে হবে দ্বিতীয় প্রশ্ন ছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটা কতটুকু সত্য তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এ কথাটা হাদিসের কথা নয় হাদিসের মধ্যে যে কথাটা পাওয়া যায় তা হল আলজান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত অর্থাৎ মায়ের সেবা করলে জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যায় এ কথাই বোঝানো হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এ কথাটা হাদিসের কথা তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এ কথাটা হাদিসের কথা নয় তবে হাদিসে স্বামীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে কুরআনুল কারিমে আল্লাহ সুবাহ তাল্লাহ স্বামীকে মর্যাদা দিয়েছেন স্বামীর খেদমত করতে বলেছেন তিন নম্বর প্রশ্ন ছিল স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো ইসলামী শরিয়া স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে না এ কথা বলেনি ইসলামী শরিয়ায় অনুমতি আছে কারণ একজন মানুষের নাম রাখা হয় তার নাম ধরে ডাকার জন্যই তবে আমাদের সামাজিক অবস্থা এরকম একজন স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সমাজের মানুষ ওই স্ত্রীকে বেয়াদব মনে করে এজন্য কোনো স্ত্রী তার স্বামীর নাম ধরতে চায় না তবে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে ডাকে বা কারো কাছে পরিচয় করে দেওয়ার জন্য নাম ধরে তাহলে তার গোনা হবে না তবে সামাজিকতা রক্ষা করার জন্য মানুষের যে দৃষ্টিভঙ্গি আছে যেই দৃষ্টিভঙ্গিতে মানুষ আপনাকে বেয়াদব মনে করতে পারে সেই কাজটা না করাটাই মনে হয় ভালো হয় তবে ইসলাম ঈশ্বরে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইসলাম ঈশ্বরে একথাও বলেনি যে স্বামীর নাম ধরে ডাকতে হবে আবার একথাও বলেনি যে স্বামীর নাম ধরে ডাকলে সমস্যা হবে বা বেয়াদব হয়ে যাবে বা হায়াত কাটা যাবে একটা কথা প্রচলিত আছে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রীর হায়াত কাটা যায় হায়াত কমে যায় এ কথা সত্য নয় এ কথা মানুষের মুখে প্রচলিত একটা কথা এটা কোরআন এবং হাদিসের কথা নয় তাই বলছি স্ত্রী চাইলে অনেক কারণে হয়তো নাম ধরা লাগতে পারে অপর একজন ব্যক্তির কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার মুখে তার স্বামীর নাম ধরা লাগতে পারে এটা প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই সে নাম ধরবে তাতে কোনো অসুবিধা নেই সে যদি কখনো ডাকতে চায় কোনো কারণে তখন সে যদি নাম উচ্চারণ করে ফেলে তাতে কোনো গোনা হবে না তবে সামাজিকতা রক্ষা করার জন্য স্বামীকে নাম ধরে না ডেকে খুব একটা ভালো উপাধি দেওয়া ছেলে থাকলে মেয়ে থাকলে সেই মেয়ের বাপ বলে উপাধি দেওয়া এভাবে ডাকাটাই আমার মনে হয় খুব ভালো হয় এটা একটা সামাজিকতা রক্ষা হয় মানুষের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি অক্ষুণ্ণ থাকে তবে আমি আবারও বলছি ইসলাম কিন্তু এ ব্যাপারে নিষেধাজ্ঞাও দেয়নি এ ব্যাপারে কোনো আদেশও করেনি স্বামীর নাম ধরেই ডাকতে হবে বা নাম ধরে ডাকা যাবে না এ ব্যাপারে কোনো আদেশ বা নিষেধ ইসলাম কিন্তু করেনি এটা একটা সামাজিক ব্যাপার মাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে বুঝে খুব সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত